আমরা এখন দেখব আমরা কিভাবে টিম ভিউয়ার সফটওয়্যারটা ইনস্টল করব আমরা এখন দেখব আমরা কিভাবে টিম ভিউয়ার ইনস্টল করব এবং ইউজ করব তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না আবার সবার জন্য আবার আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি টিম ভিউয়ার ডাউনলোড লিখে আমি সার্চ দিব সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে ডাউনলোড এই লিঙ্কটাতে যাবো এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এখানে আমি ক্লিক করব না এখানে ক্লিক করব তো যাওয়ার পর আমার যেই এটা হচ্ছে উইন্ডোজ এটা হচ্ছে ম্যাকবুক লিনাক্স এবং আপনার যেটা যে অপারেটিংয়ের জন্য ডাউনলোড করবেন সেটা এখানে সিলেক্ট করে download TeamViewer download TeamViewer দেওয়ার পর এটা এখানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি এটা ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এটা ওপেন হবে এটা ওপেন হোক আমি ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করি এখানে এটা ডিটেলস বিস্তারিত বলার আছে যেটা দেখলে পড়ে নিতে পারেন আমি এটা তো এটা ডাউনলোড হওয়ার পর এখানে ক্লিক করলাম রান দিলাম ক্লিক করার পর রান অপশনটি আমি ক্লিক করব রান অপশনটি ক্লিক করার পর আমার এখানে আমি personal non commercial basic install দিব এবং পার্সোনাল দিব যদি কমার্শিয়াল দিই তাহলে আমাকে লাইসেন্স খুঁজবে বোধ দিলেও আমি লাইসেন্স খুঁজবে তাহলে আমি রাখবো যে নন পার্সোনাল ওকে দিব ওকে দেওয়ার পর আমার এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার প্রসেসিং আছে তো সবগুলো সফটওয়্যারই এরকমভাবে আসলে আমরা ইনস্টল দিব নেক্স নেক্সট ফিনিশ ডাউনলোড হবে ওটাতে ক্লিক করব রান দিব রান দেওয়ার পর ইয়েস জিজ্ঞেস করবে নেক্সট নেক্সট ফিনিশ দিব এটা একদম সকল সফটওয়্যারের ক্ষেত্রে সে একই কারণ ওদের ওখানে এগ্রিমেন্টগুলো সম্পর্কে বলা থাকে ওগুলো আমরা এগ্রি করলে ওটা ইউজ করতে দিবে আর যদি আমি নেক্সট না দিয়ে যদি ক্যান্সেল দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে এটাই আর কিছুই না ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলা থাকে সফটওয়্যার যারা ডেভেলপ করছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন সফটওয়্যারটা ইউজ করতে হলে কী রুলস আপনাকে ফলো করতে হবে সেটা আপনাকে বলে দিবে ওখানে ঠিক আছে তাহলে আমার সফটওয়্যারটা হয়ে গেল ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পর আমার এটা এরকম আসছে ঠিক আছে এখানে হয়তো আপনারা দেখতে পারবেন যে এখানে একটা ডাউনলোড চিহ্ন এখানে একটা ডাউনলোডের মতো অ্যারো চিহ্ন দিয়ে আসতে পারে আপনাদের এখানে যদি আসে ওই ক্লিক করে আপডেট দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই দেখবেন যে এটাকে নিয়ে কি আপডেট আপডেট অবশ্যই আসছে কিনা যদি আপডেট না থাকে তাহলে আপনার ভিডিওটা ক্লিয়ারভাবে দেখা যাবে না এটা ঝাপসা ঝাপসা আসবে ডিস্টার্ব করবে তাহলে এখানে যদি অ্যারো চিহ্নটা থাকে তাহলে আপনি এটা আপডেট দিয়ে নেবেন তাহলে এখানে যদি আমি যাই এখানে কি করতে পারবো আমি আমার এরকম একটা আমার যিনি আরেকজন ওই প্রান্তে বসে আছেন ওনার আর কি আইডি পাসওয়ার্ড আইডিটা দিব দেওয়ার পর কানেক্ট দিলে এই পাসওয়ার্ডটা দিব কার আমার যে ফ্রেন্ডের কম্পিউটারে আমি ঢুকে ওর সলিউশন বা যার কম্পিউটারে সলিউশন করবো মানে এটার মাধ্যমে আমি আরেকটা কম্পিউটার কন্ট্রোল করতে পারবো আমার কম্পিউটারে বসে আমার ফ্রেন্ডের আমার স্টুডেন্টের বা কলিগের কম্পিউটারটা আমি কি কোনো প্রবলেম হলে কাজ করতে গিয়ে সেটা সলভ করে দিতে পারবো কীভাবে সেটা হচ্ছে যে কি ও আইডি আর পাসওয়ার্ডটা আপনাকে দিবে আপনি এই আইডিটা ওর আইডিটা এখানে বসাবেন কানেক্ট দিবেন পাসওয়ার্ডটা দিবেন ওর স্ক্রিনটা আসবে স্ক্রিনে আপনি ওর কম্পিউটারটা দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারেন ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা একটা ফ্যাসিলিটি গেল আপনি যদি চান যে মিটিং মিটিংয়ে জয়েন করবেন অনেকজন ক্লাস একসাথে নেবেন তাহলে কি করবেন আপনি প্রেজেন্টেশনে ক্লিক করবেন প্রেজেন্টেশনে ক্লিক করলে আপনার এখানে কি এরকম একটা আইডি ওপেন হয়ে যাবে মিটিং আইডি তো আপনি যদি এখানে মাউট দিয়ে রাখেন তাহলে এটা মিউট হয়ে যাবে আপনি যদি এটা চালু করে যান আমার কথা সহ শুনতে পাবে ওরা যারা এ আপনি কপি করে এই আইডিটা দিবেন এটা কপি করলাম এই আইডি যারা এখানে জয়েন করবে তারা আমার এআই সহ শুনতে পারবে স্পিকার যদি আমি অফ করে দিতে চাই অফ করে দিতে পারবো অন করে দিতে পারো অন করে দিতে পারো অডিও এগুলো হচ্ছে বেসিক এখানে ড্যাশবোর্ড আছে আরও অনেক কিছু ফিচার্স আছে এগুলো ইউজ করতে পারবেন তো সেগুলো আমার দরকার নেই আমি এখন যদি আমার যদি আমাকে এই আইডি দিয়ে জয়েন করতে হয় আমার ক্লাস টিচারের ক্লাসে তাহলে আমি যদি এখানে এমটা মুছে দিব এই আইডিটা বসাবো জয়েন্ট মিটিং জয়েন্ট মিটিংয়ে দিলে যে স্ক্রিনটা আসবে ওই স্ক্রিনে আমি কি ওর কম্পিউটারে কি দেখাচ্ছে এবং কি বলতেছে সব আমি শুনতে পারবো যখন আমি এই মিটিং আইডি দিয়ে জয়েন করবো ঠিক আছে তো জয়েন করার নিয়ম হচ্ছে যে এটা এখানে গিয়ে মিটিং আইডি দিয়ে জয়েন জয়েনে ক্লিক করলে আমি শুনতেও পাবো দেখতেও পারবো তো আপনি চাইলে এখানে আরও ইউজ করতে পারেন এখানে দেখেন হোয়াইট ভিডিওটা চালু করে দিতে পারেন চাইলে ভিডিওটা চালু করতে পারেন বন্ধ করতে পারেন তারপর আপনার হোয়াইট বোর্ড আপনি চাইলে একটা কি রাবার নিতে পারেন তারপর পেন্সিল নিতে পারেন তারপরে আপনি এগুলো ইউজ করতে পারেন এগুলো ইউজ করে যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবেন আবার এগুলো চাইলে কি বৃত্ত আকারে লিখতে পারবেন আপনি চাইলে দেখাই দিতে পারবেন এটা হচ্ছে মাউস নর্মাল তো চাইলে এগুলো মুছে ফেলতে পারবেন আবার মুছার জন্য ব্রাশ দিছে আপনি যেটা লিখছেন সেটা আপনি মুছতে পারবেন আবার কম্পিউটার স্ক্রিন মুছতে পারবেন না কম্পিউটার স্ক্রিনে বাই ডিফল্ট মুছা যাচ্ছে যাচ্ছে না যদি আমি এখানে আমি কিছু আঁকি সেটা আমি মুছতে পারবো এটা রাবার দিয়ে মুছবো ঠিক আছে এগুলো আবার সেভ করতে পারবো সেভই দিলে সেভ হবে তো এটা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য পারফেক্ট মাধ্যম আর কি আপনার অনলাইনের মাধ্যমে যারা ক্লাস নিন তাদের জন্য আবার চ্যাট করতে পারবো হাই লিখতে পারবো আবার আপনি চাইলে কি এখানে কি আপনি চাইলে যদি আপনি চান কথা বলবেন মিটিংয়ে জয়েন করে যদি কথা বলেন তাহলে স্পিকারটা অন করে দিয়ে আপনি আপনার কোশ্চেনটা করতে পারবেন তো এভাবে করে আমরা কি এটা এই জিনিস এই ইউজগুলোই মোটামুটি আমরা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমি আমার এই ছিল টিম ভিউয়ার সফটওয়্যারের ভিডিও তো সেটা আপনারা অবশ্যই ইউজ করবেন